ওই শালাই প্রো প্লেয়ার ওই শালাই নোবড়া আবার ওই শালাই hacker one tap one tap one tap I don't like it I avoid but one tap likes me আমি ওয়ান ট্যাপ মারা ছাড়তে পারবো না মা একদিন দেখবে আমি পৃথিবীর সবার থেকে বেশি ডায়মন্ড টপ আপ করবো মা আচ্ছা ঠিক আছে আগে একটা অফার মারা তো শেখ প্রথমে মুভমেন্ট স্পিড দেখিয়ে এম টেন দিয়ে হেডে এম করে পায়ে মারবো হেডশট জ্ঞান ভাই কাস্টমার ডবল ভেক্টর চালাচ্ছে চলো কাস্টমটা বন্ধ করি জ্ঞান ভাই ডবল ভেক্টরে একটু সাইলেন্সার লাগিয়ে চালাও না প্লিজ নেই দাঁড়া বট আজ ডবল ভেক্টর দিয়ে ওয়ান ট্যাপ মেরে বিন্দাস লায়লাকে ইমপ্রেস করব কাল আমি র্যাঙ্ক পুশ করব তাই আমাকে পড়তে হবে এস গেমিং এর ভিডিও দেখে যাবি নামার সাথে সাথে হেডশট খেয়ে বুইয়া করবি সুনিতা আমি কাস্টমকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছি আর ইউ কমেডি মি জ্ঞান ভাই কাস্টমকে এক হাজার একশোর হেড মেরেছে এই নোবরা দাঁড়া নুবরি সুনিতা এনিমি অনেক আছে কভারে আসো সবার কাছে কাটানা আর ব্যাট আছে তার মানে এরা ভালো লুট পায়নি Chegou a hora. Solta o som. Big fan big fan আলোক দাও আলোক দাও আরে রাইস্টার আরে এ তো লোকেশ গেমার এছাড়া রাইস্টার হোক আর লোকেশ গেমার হোক সবাই মিলে মারবো হেডশট একটা গুলিতেই তোকে নক করে দেবে নোবরা আরে রেড অ্যাঞ্জেলিক প্যান্ট তাড়াতাড়ি তোর আইডি থেকে নিয়ে নি দে আমাকে ਲੰਬੋ ਟਰੱਕ ਵਿੱਚ ਗੇੜੀ ਸੁੱਤੀ ਹਾਲੀਵੁੱਡ ਇਹ ਦੇਸੀ ਮੁੰਡਿਆਂ ਦੇ ਸੋਹਣੇ ਬਾਲੀਵੁੱਡ ਮਿਊਜ਼ਿਕ